নাম জানি না তো আর রাত জানি না ভোর মন যায় চলে যায় প্রেম জানিয়ে হাল মেলা দিয়া দিন কাল মেলা দিয়া মন ফিরবে না আমি রাখবো হাজার বাজি তোর আমি মরে যেতে রাজি তোর ¡Hola! There's